আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভাই অনেকেই বলতেছেন যে ভাই আমরা গুগল পে পয়েন্ট পাচ্ছি না অনেকে দেখি যে গুগল পে পয়েন্ট পাচ্ছে ফেসবুক গ্রুপে দেখি তো ভাই এরা যারা নতুন আছেন অথবা যারা পুরাতন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে লাইভে দেখাবো ভাই লাইভে পে পয়েন্ট নিয়ে দেখাবো আপনাদেরকে তো কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করা যাক যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্লে পয়েন্টের টুকিটিকি আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে আসলে জয়েন হলে আপনারা গুগল পে পয়েন্টের যখনই আপডেট আসবে তখনই এনে আপনারা আপডেটটা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তো কথা না বাড়িয়ে আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করা যাক যে ভিডিওতে আমি আপনাদের সামনে লাইভে দেখাবো আজ যে গুগল পে পয়েন্ট কীভাবে পাই কোন সার্ভারে পাচ্ছি তো আমি আমার সর্বপ্রথম একটা মেলের মধ্যে প্রবেশ করি সেটি হচ্ছে তায়ান সার্ভারের মেল তো তাই অ্যান্সারের মেলের মধ্যে আমি প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা এন্টি মেল যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এন্টি ডলার আছে তো আমি নিজে এখন স্কল ডাউন করে যা দেখাই যে আসলে পেপার আসছে কিনা তো দেখতে পাচ্ছেন ভাই তায়ান সার্ভারে পাঁচ দশ পনেরো অর্থাৎ পাঁচ করে করে চারটা আছে চার বছর কুড়ি অর্থাৎ বিশ প্লে পয়েন্ট মোট বিশ প্লে পয়েন্ট মোট আছে তায়ান সার্ভারে তো আপনারা তায়ান সার্ভারটি চেক করে নিতে পারেন তো আমি আমার উইকলি প্রাইসটা ক্লাইম করে নিই বা এই উইকলি তো তেমন বেশি দেয় না গোল্ড মিল তারপরও মাঝে মাঝে অনেক ভালো ভালো প্রাইস দেয় তো দেখি তো ভাই আমাকে পাঁচ দিছে দেখতে পাচ্ছেন তো এখন আমি অন্য একটা সার্ভারের মধ্যে আসলে যা দেখাবো যে অন্যান্য সার্ভারের অবস্থাটা কেমন এটা তো তায়ান সার্ভারে দেখাইলাম তো আমি আমার একটা ইউনাইটেড স্টেট সার্ভারের মধ্যে এখন যাব তো আমি ইউনাইটেড স্টেট সার্ভারের মেলটি আমি বাছাই করলাম তো ইউনাইটেড স্টেট সার্ভারের মেলটির মধ্যে এখন প্রবেশ করি তো যা দেখতে পাচ্ছেন যে এটা ডলার চিহ্ন দেওয়া আছে এটা আমার আশি পয়েন্ট আছে তো আপনাদের সামনে এখন লাইভে আমি ভাই অ্যাপস ইনস্টল করে অ্যাপস ইনস্টল করে লাইভে আমি আপনাদের সামনে প্লে পয়েন্ট ক্লাইম করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে পাঁচটা পার্সেস করলে একশো পে পয়েন্ট পাবো তো এটা তো তেমন অপার না তো নিচে দেখতে পাচ্ছেন স্কেল ডাউন করে পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ মোট এখানে পাঁচটা অ্যাপস আছে মোট পঁচিশ পে পয়েন্ট মানে পঁচিশ প্লে পয়েন্ট এখানে আপনারা পাবেন তো আপনারা যারা পঁচিশ প্লে পয়েন্ট পেতে চান তারা আপনারা আপনাদের মেলগুলো চেক করে দেখতে পারেন যে ইউনাইটেড স্টেটের মেলগুলোতে পঁচিশ প্লে পয়েন্ট আসছে ভাই তো এখন আমি আপনাদের সামনে লাইভে অ্যাপস ইনস্টল করে দেখাবো তো একটা অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি তো ভিডিওটা একটু স্কিপ করে অ্যাপটা ইনস্টল করে নিই তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ব্যাগ দিয়ে আর একটা অ্যাপস ইনস্টল করে আপনাদের সামনে দেখাই তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আশি পয়েন্ট ছিল আপনাদের সামনে লাইভে এখানে পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে গেল আশি থেকে পাঁচ পঁচিশ তো আমি এখন আর একটা অ্যাপস অ্যাড করে নেই ইনস্টল করে নেই তো আমি আর একটা অ্যাপসের মধ্যে ক্লিক করলাম পাঁচ পয়েন্ট যেটা পাবো তো ইনস্টল বাটনে ক্লিক করলাম তো আমার অ্যাপসটি ইনস্টল করে নিলাম তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে তো আমি ব্যাগ দিয়ে এখন দেখাই যে আসলে আমার পে পয়েন্ট দিছে কি না তো এখন আমি আমার মেলের মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন যে এখানে আবার লাইভে পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে যাবে হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়নি তো আমি আবার ব্যাক দিয়ে আবার ঢুকি কিন্তু হিস্টোরি থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে অ্যাড হয়ে গেছে একটু মাঝে মাঝে এরকম নেটওয়ার্ক প্রবলেম হয় তো আমি একটু ব্যাক দিয়ে আবার প্রবেশ করি তো ব্যাক দিয়ে আমি প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ পয়েন্টে অ্যাড হয়ে গেল অর্থাৎ দুইটা অ্যাপস ইনস্টল করলাম পাঁচ পাঁচ করে দশ আশি আর দশ নব্বই হয়ে গেছে তো আমি তৃতীয় নম্বর অ্যাপসটি ইনস্টল করে নিই তৃতীয় নম্বর অ্যাপসটি ইনস্টল বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে ওকে যাচ্ছে এখানে আমি ওকে প্রেস করে দিয়ে ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটি ইনস্টল করে নিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে নব্বই পে পয়েন্ট তো আবার পাঁচ পে পয়েন্ট অ্যাড হয়ে যাবে হয়তো নেটওয়ার্ক করলে এই জন্য হয়তো অ্যাড হতে একটু লেট হচ্ছে তো আমি আর একটা অ্যাপস ইনস্টল করি সমস্যা নেই এটা অ্যাপস ইনস্টল করলে দেখতে পাবেন যে ওটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে যেহেতু নেটওয়ার্ক প্রবলেমের তো আমি ইনস্টল করে নিলাম ওকে বাটনে ক্লিক করে এখানে আপনারা যদি এরকম বারবার অপশন শো করে আপনারা নিচেরটা দেবেন যাদের ওয়াইফাই আর ওপরেরটা দেবেন যারা ইন্টারনেট মানে এমবি ইউজ করেন তো আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এখন আবার মেলের মধ্যে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন যে আমার লাইভে আবার পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো এখানে পঁচানব্বই প্লে পয়েন্ট হয়ে গেছে তো আমি নেক্সট যে প্লে পয়েন্ট অ্যাপসটা আছে এটার মধ্যে ক্লিক করে এটা আমি ইনস্টল করে নিলাম তো ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম তো আমার অ্যাসটি ইনস্টল হয়ে গেছে তো আমি ব্যাক দিয়ে এখন রিফ্রেশ দিয়ে আমি আমার মেলটার মাধ্যমে প্রবেশ করি এবং আপনাদের দেখাইবো যে আসলে আজকে লাইভে কত পে পয়েন্ট হয়ে গেছে আজকে ডেটটাও দেখাচ্ছি তো আমি আমার মেলের মধ্যে এখন আবার ব্যাগ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাঁচ পে পয়েন্ট অ্যাড হয়ে গেছে আবারও তো এখন আমি আমার হিস্ট্রিডে দেখাই যে হিস্ট্রিডে দেখলেও আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো হিস্ট্রি অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এখানে ডেটটা দেওয়া আছে আজকের ডেটেই আমি অ্যাপসটা ইনস্টল করলাম নয় তারিখে নয় তারিখে নয় তারিখে অর্থাৎ নয় সেপ্টেম্বর পাঁচটা অ্যাপস আমি ইনস্টল করলাম মোট পঁচিশ প্লে পয়েন্ট তো আপনারা আপনাদের যে ইউনাইটেড স্টেট সার্ভারের প্লে পয়েন্ট মিলগুলো আছে আপনারা সেইগুলো চেক করে নেবেন তো আপনারা মোট পঁচিশ প্লে পয়েন্ট পেয়ে যাবেন তো এখন আমি আমার অন্য একটা ছাড়ার মধ্যে যাব তো এই জন্য আমি এটা আমার যে সিলভার প্লে পয়েন্ট উইকলিটা আছে এটা আমি ক্লাইম করে নিলাম তো দেখতে পাচ্ছেন দুই পাইলাম তো আমি এখন ব্যাগ দিয়ে আমার অন্য একটা মেলে যাব যেটি হচ্ছে কোরিয়ান সার্ভার তো আমি কোরিয়ান সার্ভারের মধ্যে এখন প্রবেশ করব তো আমি আপনাদের সর্বপ্রথম যেটা দিলাম ওটা হচ্ছে তায়ান সার্ভারের যেটাতে বিশ যেটাতে বিশ প্লে পয়েন্ট পাইছেন পরের দিলাম ইউনাইটেড স্টেট সার্ভার যেটাতে পঁচিশ প্লে পয়েন্ট আছে এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরিয়া সাউথ কোরিয়া সার্ভার যেটাতে প্লে পয়েন্ট তেমন কোনো আসেনি তো দেখতে পাচ্ছেন যে এটাতে কোনো প্লে পয়েন্ট আসেনি তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু তার মানে বুঝতে পারবেন যে এটা south Korean account south Korean অ্যাকাউন্টে কোনো প্রকার প্লে পয়েন্ট আসেনি তো কোনো প্রকার প্লে পয়েন্ট আসেনি আপনারা সাউথ কোরিয়ান জিমেলগুলো আসলে চেক করেও দেখতে পারেন যে আসছে কি না আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সাউথ কোরিয়ান অ্যাকাউন্টে প্লে পয়েন্ট আসেনি তো আমি প্যাক অপশানের মধ্যে ক্লিক করে আমার প্যাকটা আমি ক্লাইম করে নিয়ে রাখি তো আমি আমার প্যাকটা ক্লাইম করে রাখলাম তো এই ছিল প্লে পয়েন্ট নিয়ে আজকের আপডেট যে ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিলাম তাইয়ান সার্ভারে আপনারা মোট বিশ প্লে পয়েন্ট ইউনাইটেড স্টেটস সার্ভারে মোট পঁচিশ প্লে পয়েন্ট এবং সাউথ কোরিয়ান অ্যাকাউন্টে কোনো প্রকার প্লে পয়েন্ট আসেনি তো আজকের এই সপ্তাহে প্লে পয়েন্টের দিক থেকে শ্রেষ্ঠ সার্ভারটি হচ্ছে ইউনাইটেড স্টেটস সার্ভার তো আপনারা ইউনাইটেড স্টেটস সার্ভারের মেইলগুলোতে প্লে পয়েন্ট ক্লাইম করে নেবেন অনেকে বলতেছেন ভাই আমরা তো গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুললেতে এই ধরনের অ্যাপস ইনস্টল পায় না তো আপনারা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি নেক্সট ভিডিও কিভাবে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুললে এই ধরনের অ্যাপস ইনস্টল সাপোর্ট করবে সেই ভিডিও নিয়ে আসব তো আপনারা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার উপলক্ষে আমি মোট তিনটা ভাই তিনটা জিমেল গিবয়ে দিতে যাচ্ছি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশেই থাকুন তো নিত্য নতুন বিভিন্ন সার্ভার এবং বিভিন্ন সার্ভারের আপডেট কোন সার্ভারে কীভাবে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন সব ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভাই কি করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই